আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতু আসসালামু আল্লাহ ওলা আলহি ওসাহাবিহি আজমাইন আম্মাবাদ সুপ্রিয় শ্রোতা আজকে আমরা দ্বিতীয় পর্বে এসেছি রাহুল আরিয়ার জবাবে পার্ট টু আজকে যে বিষয়ে আলোচনা করব যে রাহুল আরিয়া একটি ভিডিওতে অভিযোগ করেছে যে মুসলিম সমাজের মধ্যে নয় বছরের মেয়েকে বিবাহ করেছিল মুসলিমদের নবী প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এটাকে নিয়ে বেশ কটু মন্তব্য করেছে এটার জবাবদার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি জেক সুপুরের শ্রোতা মন্ডলী এর আগেও দেখিয়েছি তার অজ্ঞতা তার মিথ্যাচার আজকে আমরা দ্বিতীয় পর্বে এসেছি মনে রাখবেন এই আর্য সমাজ যারা আছে আর্য সমাজে যারা আছে আরিয়ান যারা আছে এরা শুধুমাত্র একটা বই থেকে শুধুমাত্র তাদের কপি পোস্ট করা তাছাড়া তাদের আর অন্য কোনো সোর্স নেই তারা একটা বই শুধুমাত্র মনে হয় লিখেছে যে বইটা আপনাদেরকে আগে আমি দেখিয়েছিলাম যে তার নাম হচ্ছে সত্যার্থ প্রকাশ এটা হচ্ছে বাংলা অনুবাদ কলকাতা থেকে ছাপিয়েছে সত্যার্থ প্রকাশ স্বামী দয়ানন্দ সরস্বতী তার লেখা চোদ্দ নম্বর মুসাল্লাতে সমোল্লাস নম্বর চোদ্দতে এখানে ইসলাম ধর্মের তীব্র সমালোচনা করা হয়েছে এবং একশো আঠান্ন খানা প্রশ্ন ছোড়া হয়েছে আলহামদুলিল্লাহ মুসলিমদের তরফ থেকে শেখ সানুল্লাহ অমৃতসরী রহমহল্লা তিনি পাল্টা জবাব দিয়েছেন তার দ্বিতীয় জবাব আর আর্য সমাজ থেকে দেওয়া হয়নি এটা দেখছেন দ্য লাইট অফ ট্রুথ এটা হচ্ছে সত্যার্থ প্রকাশের প্রকাশের এটা ইংলিশ ট্রান্সলেশন আমি যেটা দেখালাম বাংলা এটা হচ্ছে ইংলিশ আমার হচ্ছে আরেকটা আছে সত্যার্থ প্রকাশ এটা হচ্ছে উর্দু এটা হচ্ছে উর্দু আলহামদুলিল্লাহ আমার কাছে মোটামুটি সত্যার্থ প্রকাশের যতগুলো অনুবাদ হয়েছে আমি সংগ্রহ করার চেষ্টা করেছি এটা হচ্ছে সত্যার্থ প্রকাশ এটা হচ্ছে হিন্দি সংস্করণ যাই হোক আপনাদেরকে মাত্র চারটে দেখালাম তো আমরা না পড়াশোনা করে কোনো কথা বলি না বরং যেহেতু তারা আর্য সমাজীয় হিন্দু তাই তাদের বই থেকে আমরা তাদের খণ্ডন করব এখানে পৌরাণিক মতবাদী যেসব হিন্দু ভাইরা আছে তাদের কাছে আমরা ক্ষমা চাইছি আপনার যদি অনুভূতিতে আঘাত পেয়ে থাকেন ক্ষমা করবেন যেহেতু ইসলামের প্রতি অপবাদ এবং মিথ্যা কিছু তথ্য দিয়েছে এবং ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করছে তাই এটা জবাব দিয়ে আমাদের জন্য অলঙ্ঘনীয় দায়িত্ব এবং অনেক হিন্দু দাদাও বলছে আমরা যেন মুসলিমরা তার ভিডিওর জবাব দিই আমরা নাকি লাজ্জবাব হয়ে গেছি রাহুল আরিয়ার জোর মানে ভিডিওর কাছে তাই আমাদেরকে জব দিতে বাধ্য করা হচ্ছে তাই আমরা জব দিচ্ছি কেউ যদি অনুভূতিতে আঘাত পান অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসেন প্রথমে শুনে নেই রাহুল আরিয়ার বেশ কিছু ভিডিও যে ভিডিও নিয়ে খুব বাড়াবাড়ি করছে আসুন আমরা সেই ভিডিওটা আপনার সামনে চালাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Rahul Arya open challenge doctor Zakir Naik Rahul Arya thanks Bharat আসেন আমরা প্রথমে ভিডিওটি শুনে নিই কি বলে जो अलग अलग नोवेल में दिखाया जा रहा है वो रियल में कहा है रियल उसका उसका आधार कहा है वो जो शिक्षा वहां दिखा रहे हैं हिंदू के नाम से प्रचारित करके वो सनातन धर्म ग्रंथों में नहीं है आत्मन प्रतिकूलानी परेशान समाज रेत चरित्रहीन जो होता आचारहीन हमने पुनंति वेदा हमारी तो ये शिक्षाएं हैं वो शिक्षाएं तो उनकी है उनकी शिक्षा क्या है छह साल की बेटी से शादी करेंगे नौ साल की हो जाएगी उससे शादी कर जिना कर लेंगे उसके साथ गलत काम कर लेंगे और ये कोई सामान्य व्यक्ति नहीं ये उनका मोहम्मद कर लेगा अब ईसाइयों की बात आए तो उनका एक पैगंबर लुत है अपनी बेटियों को के साथ जिना करता है और बालक पैदा करता है ये शिक्षा किसकी है महिलाओं का अपमान किसने करना सिखाया हमारे यहाँ ये नहीं है जो उनके नाटकों में लीला में या नेटफ्लिक्स पे दिखाया जा रहा है हमारे यहाँ नहीं है ये मुसलमानों में है ये ईसाइयों में ये कम्युनिस्टों में है हमारे यहाँ कुछ नहीं है इस प्रकार की चीजें इतना ही नहीं जाकिर नाइक जब वो यहाँ पर था तो लोगों ने बड़ा प्रचारित किया जाकिर नाइक बड़े तार्किक बातें करता है जाकिर नाइक ही इस देश का मुस्लिमकरण कर देगा अकेला जाकिर नाइक से कोई बहस नहीं कर सकता उस जाकिर नाइक की इतनी औकात नहीं है किसी भी विषय पर कभी भी और मैंने तो ये तक कह रखा যাক সুপ্রিয় শ্রোতা মন্ডলী শুনেছেন এখন ডক্টর জাকির নাইকে তিনি চ্যালেঞ্জ করবেন এরকম কতজনই চ্যালেঞ্জ করে ডক্টর জাকির নাকের সঙ্গে নাকি রাহুল আরিয়াকে অনেকজন চ্যালেঞ্জ করেছে তিনি তাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেনি এটা বড় কথা নয় যে কেউ যে কেউকে চ্যালেঞ্জ করতে পারে তার মানে এমন নয় যে অনেক বড় বিদ্যমান অনেক বড় জ্ঞানী তো আপনারা এই ভিডিও থেকে আপনারা শুনেছেন যে দাবি হচ্ছে এটা যে মুসলিম সমাজের মধ্যে ছয় বছরে মেয়েকে বিবাহ করেছে নয় বছরে মেয়েকে বিবাহ করেছে তারপরে মোহাম্মদ সাল্লাম নিজে এই কাজটা করেছে যেমন তেমন ব্যক্তি নয় এইভাবে অনেক রকমের কটু মন্তব্য করেছে ইসলামের সমালোচনা করেছে <clears throat> আসেন আজকে আমরা তারই জবাব দেব এবং এটা প্রমাণ করব যে শুধুমাত্র এটা যে তারা এই কথা বলছে আসলে তাদের তাদের ধর্মগ্রন্থ সম্পর্কে সামান্যতম তাদেরও মানে কোনো ধারণা নেই এই জন্য এই কথা বলেছে আজকে আমরা দেখাবো যে হিন্দু ধর্মগ্রন্থে শ্রী শ্রী রামচন্দ্র জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে সবসময় হিন্দু দ্বারা বলেই বেড়ায় শ্রীরামচন্দ্র যখন বিবাহ করে সেই সময়তে সীতার বয়স কত ছিল আপনারা শুনলে আশ্চর্য হবেন তখন বয়স ছিল সিক্স তথা ছয় বছর জি ঠিক শুনেছেন রামচন্দ্র যখন সীতাকে বিবাহ করে সীতার বয়স তখন ছিল ছয় ইনশাল মানে প্রমাণ দিব দুই ভগবান শ্রীকৃষ্ণ যখন বিবাহ করে রুকমণিকে তখন তার বয়স ছিল মাত্র আট বছর আট মানে এই মানে ইয়ে মাত্র আট বছর আর শিব শিব যখন পার্বতীকে বিবাহ করে তার বয়স ছিল আট আপনারা অবাক হচ্ছেন দেখেন লোহার ঘরে মানে কাচের ঘরে বাস করে লোহার ঘরে ঢিল ছুটছেন এটা কেমন তুমি মহারাজ সাধু লেয়াজ আমি আর চোর বটে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক কথাটা বলেছেন চিন্তা করে দেখেন তাদের আমাদের তো মোহাম্মদ সাল্লামকে আমরা একজন মানুষ মনে করি এবং মনে করি তার মানুষে মানবিক সমস্ত গুণাবলী তার মধ্যে ছিল আলোচনা বলছেন পবিত্র করণ সুরা সন্দার আঠারো আট নাম্বার একশো দশ এবং পবিত্র কোরআন সুরা আল্লাহ বলছেন আমি তো একটা মানুষ মাত্র আমরা ঈশ্বর পরমাত্মা বা দেবতা এসব মনে কিছু মনে করি না আমরা তাকে একজন মানুষ মনে করি তাকে একজন নাবি মনে করি তাকে ঈশ্বর ভগবান এমনকি মোহাম্মদ আমরা কোনো পুজো অর্চনা আমরা এগুলো করি না কিন্তু আপনারা যে সব দেব দেবতাদের পুজো অর্চনা করেন যাকে ভগবান বিশ্বাস করেন তারা তাদের বিবাহর বয়স কত আশ্চর্য শ্রীরামচন্দ্র মাত্র ছয় বছরে বিবাহ করেছেন আসেন আমরা কিছু প্রমাণ নিয়ে আসবো এবং প্রমাণগুলো আমাদের কাছে সবগুলোই আছে এর আগে দেখেছি যে বাল্মীকি রামায়ণ এটা হচ্ছে আর্য সমাজের প্রকাশনী বাল্মীকি রামায়ণ যেটা হিন্দি সংস্করণ আছে তাছাড়া ইংলিশ ট্রান্সলেশনটাও আছে বাংলাটাও আমার কাছে আছে আলহামদুলিল্লাহ বাংলাটাও আছে গীতা প্রেস গৌরব কাপুর থেকে ছাপা তাদের আমার কাছে মোটামুটি আর্য সমাজ থেকে প্রকাশনী প্রায় সমস্ত বইগুলা আলহামদুলিল্লাহ কেনা আছে এটা হচ্ছে আথর্ববেদ এটা হচ্ছে অথর্ববেদের সারা এটা হচ্ছে সাতপাত ব্রাহ্মণ অসংখ্য বই আছে ইনশাল্লাহ প্রত্যেকটা বই স্ক্রিনে দেখানো সম্ভব নয় এই জন্য আমি এগুলো ফটোকপি করে আমি একটা পেজে নিয়ে এসেছি পেজগুলো আপনাদেরকে পড়ে পড়ে শোনাবো আসলে কি আছে প্রথম আমরা দেখব যে বিশেষ করে রামচন্দ্র তিনি কত বছর বয়সে সীতাকে বিবাহ করেছিল উত্তর হচ্ছে মাত্র ছয় বছর বয়সে আসেন আমরা দেখাই মাত্র ছয় বছর বয়সে বিবাহ করেছিল আমরা স্ক্রিনটা নিয়ে আসার চেষ্টা করছি স্ক্রিনটা নিয়ে এসে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তার আগে আপনাদেরকে কিছু জি আমি এখানে সমস্ত গুলোকে নিয়ে এসেছি আমরা দেখাচ্ছি এখানে আপনাকে স্কান প্রাণ দেখেন স্কান প্রাণ চ্যাপ নাম্বার থার্টি মানে তিরিশ page number one fifty six পরিষ্কারভাবে রামচন্দ্র প্রসঙ্গে লেখা আছে কি রামা ম্যারিড মানে রামা বিবাহ করেছিল the six year old beautiful daughter of the king of Mithila মানে রামচন্দ্র যখন বিবাহ করে কাকে রামচন্দ্র যখন বিবাহ করে কিং অফ মিথিলা মানে মিথিলাকে কিং অফ মিথিলা মানে সেই দেশের রাজার মেয়েকে যার নাম আমরা সকলে জানি সীতা তখন সীতার বয়স ছিল মাত্র সিক্স মাত্র ছয় বছর বয়স আপনার স্পষ্ট এখানে লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন কিনা আমি এখানে আরেকটু করে দিলাম এখানে দেখেন চ্যাপ্টার স্ক্যান পুরাণ page number one fifty six chapter thirty অধ্যায় চেয়ে রামাজ লাইফ এখানে পরিষ্কারভাবে আট আর নয় নম্বর মন্তব্য Rama married the six year old beautiful daughter of the king of Mithila মানে মিথিলার রাজকন্যার মেয়ে রাজকন্যার সঙ্গে বিবাহ হয় রামচন্দ্রের তখন সীতার বয়স ছিল মাত্র ছয় বছর চিন্তা করে দেখুন মামুসাল্লাম ছয় বছর হয়ে বিবাহ করেছে নয় বছরে আমাজন আইসার রদিয়াল তালানাকে তার ঘরে নিয়ে গেছে সংসার জীবনে নিয়ে গেছে এখানে নাকি অনেক হিন্দু দাদাদের অনেক রকমের সমস্যা অনেক রকম কিন্তু সারাদিন ধরে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে চিৎকার মারছে কিন্তু স্বয়ং শ্রী রামচন্দ্র তিনি যখন বিবাহ করছেন স্পষ্টভাবে ছয় বছর বয়সে তখন তাদের মধ্যে আর কথা নেই আজ জন্য আমরা বলি যে আসলে হিন্দু দাদারা তাদের ধর্মগ্রন্থে পড়ে না এই জন্য তারা ইসলাম সম্পর্কে এত আপত্তি করে আমি আরো কিছু নিয়ে এসেছি এটা ইস্কন পুরাণ দেখালাম ইস্কন পুরাণের পুরো রেফারেন্সটা এখানে আমি এটা মানে সাজিয়ে রেখেছি যেন প্রত্যেকটা আপনাদেরকে দেখাতে পারি আর একটা স্পষ্ট বাল্মীকি রামায়ণের মধ্যে আছে Valmiki Ramayana Aranya Kanda chap number forty seven এবং মন্ত্রমা তিন থেকে দশ এখানে স্পষ্ট হয়ে বলা হয়েছে যে শ্রী রামচন্দ্র যখন সীতাকে নিয়ে বনবাসে গিয়েছিল সেই সময়তে সীতার বয়স ছিল মাত্র আঠারো বছর কত বছর মাত্র আঠারো বছর আর তার আগে লেখা আছে যে বনবাসে যাওয়ার আগে রামচন্দ্রের সঙ্গে সীতার স্পষ্টভাবে মানে বিবাহ জীবন পার করেছে বারো বছর তো চিন্তা করে দেখেন সীতার যখন আঠারো বছর বয়স সেই সময়তে বনবাসে রামচন্দ্রের সঙ্গে গিয়েছে আর অপরদিকে তার আগে বারো বছর সংসার করেছে তো আঠারো থেকে বারো বাদ দেন মাত্র ছয় বছর স্পষ্ট বাল্মীকি রামায়ণ যেটা আর্য সমাজের অনুবাদ তাদের ওখানে স্পষ্ট মজুদ আছে এবং আমরা স্কান পুরাণ থেকে দেখালাম রামচন্দ্র বিবাহ করেছিল মাত্র ছয় বছরের সীতা দেবীকে এবার আপনারা বলুন যে মোহাম্মদাল্লাম এই কাজটা করেছে তার জন্য তাদের অনেক রকমের বাঘ বিদণ্ড এটা খারাপ কাজ অন্যায় কাজ তাদের যে দেবতা তাদের ভগবান তারাই কাজ করেছে মোহাম্মদ তো মানুষ তার মানবিক গুণ থাকবে কিন্তু তাদের ভগবান যাকে ঈশ্বর উপাসনা করে তাদের যদি এমন হয় তাহলে তো আশ্চর্য হয়ে যাবেন আসেন আমরা আর দেখাই আমরা দেখবো কৃষ্ণ শ্রীকৃষ্ণ যখন রুকমণিকে বিবাহ করে তখন তার বয়স ছিল মাত্র আট বছর বয়স ছিল জি হ্যাঁ এটা আছে বিশেষ করে বৈভব ইস্কান পুরাণ আমরা এখানে রেফারেন্সটাকে নিয়ে এসেছি পঞ্চম খণ্ডের তৃতীয় অধ্যায়ের একশো বিয়াল্লিশ নম্বর না পঞ্চম খণ্ড তৃতীয় ভাগ একশো বিয়াল্লিশ নম্বর অধ্যায়ের আট থেকে উনআশি নম্বর মন্ত্র পড়েন রুকমণিকে সঙ্গে যখন বিবাহ করেছিল তখন কৃষ্ণ মানে রুকমণির সঙ্গে যখন বিবাহ করে শ্রীকৃষ্ণ তখন তার বয়স ছিল মাত্র আট বছর একদম স্পষ্ট আছে যে girls of the eight years তার বয়স ছিল মাত্র আট বছর তার মানে স্পষ্ট প্রমাণ হয় শ্রীকৃষ্ণ যখন রুক্মণীকে বিবাহ করে রুক্মণী বয়স ছিল আট বছর এখানে আপনারা কি জবাব দিবেন আপনারা যে জবাব দিবেন আমাদের সেই জবাব আমি শুধুমাত্র আপনাদেরকে স্ক্রিন করে দেখাচ্ছি স্পষ্ট ভাবে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি সবগুলো পড়ছি না আপনার এখান থেকে দেখে নেবেন যে একটা একটা দলিল যথেষ্ট রাহুল আরিয়া তো দলিলবিহীন তিনি কথা বলে আমরা দলিল প্রমাণ সহ আমরা আলোচনা করি আলহামদুলিল্লাহ এখানে আরো আশ্চর্য হয়ে যাবেন যে ব্রহ্মা বৈবত্র প্রাণে কৃষ্ণের জন্মখণ্ড একশো বারো নম্বর অধ্যায়ের এক থেকে দশ নম্বর শ্লোক যেখানে পরিষ্কারভাবে একটা কথা লেখা আছে যেটা পড়াটা খুব কষ্টকর এবং এমন কিছু ভাষা আছে এটা আমি বলতে চাইছি না তবে এখানে মনে রাখবেন আপনার এই লাইনটা পড়ে নেবেন এই লাইনটা পড়ে নেবেন আপনারা বুঝতে পারবেন যে শ্রীকৃষ্ণ যখন রুক্মণীর সঙ্গে বিবাহ করে এবং প্রথম যখন বাসরাত কাটায় সেই সময়তে তার সঙ্গে প্রথম যখন সেক্সুয়াল রিলেশন করে সেক্সুয়াল রিলেশন করে ইন্টারকোর্স করে সেই সময়তে রুকমণি তিনি অজ্ঞান হয়ে গিয়েছিল চিন্তা করে দেখেন যে কৃষ্ণ যখন রুকমণির সঙ্গে বিবাহ করে প্রথম যে বাস রাত সেই সময়তে রুকমণি একদম অজ্ঞান হয়ে গেছিল ফার্স্ট যেই মানে তার সেক্সুয়াল ইন্টারকোর্স করেছিল স্পষ্টভাবে এটা বোম্বা বৈপুত্র প্রাণ একশো বারো নম্বর কৃষ্ণের জন্মখণ্ড একশো বারো নম্বর অধ্যায় এক থেকে দশ নম্বর অনুচ্ছেদ আপনার পরিষ্কারভাবে এখানে দেখে নিতে পারেন তারপরে আমরা দুটো প্রমাণ পেশ করেছি একটা হচ্ছে শ্রীকৃষ্ণ তিনি আট বছর বয়সে রুকমণিকে বিবাহ করে আর রামচন্দ্র তিনি ছয় বছরে দেবী সীতার সঙ্গে বিবাহ করে আরো একজন আমরা দেখাবো মাত্র তিনজনকে দেখাবো শিব শিবের কথা আপনারা অনেকে জানেন শিব মহেশ্বর রুদ্রা নীলকণ্ঠ বলা হয় শিবপুরাণ রুদ্রের সংহিতা পার্বতী খণ্ড তৃতীয় মানে তৃতীয় অধ্যায় একশো মানে এগারো নম্বর অধ্যায় এক থেকে দুই অনুচ্ছেদ পার্বতী খণ্ড হচ্ছে তৃতীয় অংশের মধ্যে পড়ে আর এগারো নম্বর অধ্যায় এক থেকে দুই নম্বর অনুচ্ছেদ পড়বেন শিব পুরাণ যেটা স্পষ্টভাবে গীতা প্রেস গোরক্ষপুর থেকে বের হয়েছে দেখবেন যে পরিষ্কারভাবে বলা হচ্ছে যখন শিব যখন পার্বতীকে বিবাহ করে সেই সময় পার্বতীর বয়স ছিল মাত্র আট বছর মাত্র এইট ইয়ার্স ওল্ড এইট আমরা মুসলিমরা মোহাম্মদ উপাসনা করি না আমরা তাকে প্রফেট মনে করি তাকে একজন মানুষ মনে করি কোরআনে একাধিক জায়গায় তাকে মানুষ হিসেবে বলা হয়েছে কিন্তু আপনারা যাকে ভগবান বিশ্বাস করেন অনেকে আবার পরমাত্মা বিশ্বাস করেন শ্রীকৃষ্ণকে কেউ শিবকে পরমেশ্বর মনে করেন কে রামচন্দ্রকে পরমেশ্বর মনে করেন তারপরে আপনাদের দেব দেবতা ভগবান ঈশ্বর এদের যদি আরো আমরা বাল্য বিবাহের কথা নিয়ে আসি আমরা অসংখ্য আমরা বর্ণনা নিয়ে আসতে পারি আমরা তো তিনজন দিলাম যেটা আমার শিহুর খুব পরিচিত ব্যক্তিত্ব যাদের হিন্দু ধর্মে অনেক বড় একটা মাকাম স্থান আছে এক রামচন্দ্র দুই শ্রীকৃষ্ণ আর তিন নম্বর শিব এই তিনজনের আমরা বিবাহের বয়সের তারিখ আপনাদেরকে দেখালাম আর অনেকগুলো আমরা দেখাতে পারি এখান থেকে বোঝা যায় যদি মোহাম্মদ সাল্লামকে অপমান অপদস্থ করার জন্য এই কথা বলা হয় তো আপনাদের ভগবান যেমন তেমন ব্যক্তি নাই ভগবান ভগবানের কাজ করেছে ভগবানরা ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে বিবাহ করেছে আর ব্রহ্মার কথা যদি বলি যেটা বৃহদক্ষণ উপনিষদ এবং তাছাড়া অনেকগুলো উপনিষদ আছে ইনশাল্লাহ ধারাবাহিক পর্যায়ে রাহুল আরিয়ার জবাবে আসবে যে নিজের মেয়ের সঙ্গে মানে শেষ করেছে নিজের মেয়ের সঙ্গে শতরূপা নিজের মেয়ের সঙ্গে ব্রহ্মা শেষ করেছে এটা আলহামদুলিল্লাহ প্রমাণ আপনাদেরকে দেখাবো যেহেতু তারা ইসলামের নামে একের পর এক অভিযোগ করে চলেছে তাই আমাদেরকে টিট ফর ট্যাট অ্যান্টিভেনাম কিছু জবাব দিতে হবে আর তারা বারবার জবাব চাইছে ইসলামের নাকি ধাজ্জাওরা দেয়া রাহুল আরিয়া এভাবে অনেকগুলো ভিডিও এবং খুব সরগোল করছে তাই বাধ্য আমাদেরকে জবাব দেওয়া হচ্ছে সুপ্রিয় শ্রোতা মন্ডলী যারা অমুসলিম হিন্দু ভাইরা আছে তাদের কাছে ক্ষমা চাইছি এগুলো শুধুমাত্র তার জবাব রাহুল আরিয়ার জবাব আপনার যদি অনুভূতিতে আঘাত পেয়ে থাকেন আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়েছি এটা আপনাদের জন্য বলি না কেননা এই তথ্যগুলো আমাদের আগে থেকে জানা আছে আমরা চাইলে হিন্দু ধর্মের সমালোচনা করতে পারি কিন্তু আমরা করি না কেন কারণ এসব বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করলে একটা হিন্দু ধর্মের উপরে বা মানে হিন্দু ধর্মের সমালোচনা করার এটা ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ পবিত্র করার আনাম আত্মশ আটে আল্লাহ বলেছে যে তোমরা তাদের গালি দিও না তাদের নিন্দা করিও না যারা ভুল তারা যারা আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করে কেননা বসে তারা গালি দেবে আল্লাহ তালাকে ইসলাম অন্য ধর্মের সমালোচনা করতে সর্বদা নিষিদ্ধ ঘোষণা করে কিন্তু কেউ যখন অভিযোগ করে ফেলবে তখন তাকে জবাব দিতে ইসলাম বলে তাই আমরা জবাব দেওয়ার জন্যই এসেছি আর বিশেষ করে যদি এরকম ভাবে চলতে থাকে আমরা আগেই এইসব তথ্যগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করতে পারতাম হিন্দু ধর্ম গ্রন্থে যেসব কথাগুলো আছে কিন্তু আমরা করিনি কেন এখানে সমাজের মধ্যে ভাতৃত্ব নষ্ট হবে হিন্দু মুসলিমদের মধ্যে কিন্তু যেহেতু অভিযোগ করে ইসলামকে একটা জিজ্ঞাসাবোধক চিহ্নের সামনে নিয়ে আসছে এবং অনেক মুসলিমকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ইসলামকে ইসলামের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে এই জন্য আমরা জবাব দিলাম তিনি একজন নবী মোহাম্মদ ইসলামের কথা বলেছে আমরা তিনজন দেবতা ঈশ্বর ভগবান পরাত্মা এদের কথা বলেছি এখন আপনার বিশ্লেষণ করে দেখবেন যে একজন নবী আর কোথায় ভগবান ঈশ্বর পরমাত্মা তারা যদি কাজ করে এটা তো সহজে বুঝতে পারছেন তাই রাহুল আরিয়া তিনি যে তার ধর্মগ্রন্থটা পড়েনি শুধুমাত্র কোথায় ইন্টারনেটে কোনো একটা আর্টিকেল পড়েছে ইসলাম বিদ্বেষী কোথায় সত্যার্থ প্রকাশ করেছে কোথায় কোন নাস্তিকের বক্তৃতা শুনেছে শুনে এসে তিনি আলোচনা সমালোচনা করছে আর হিন্দু দাদারা ভাবছে মুসলিমদের সমালোচনা পেয়েছে তারা মানে এটাকে গিলে নিচ্ছে কিন্তু নিজের ধর্মগ্রন্থ সম্পর্কে তার অজ্ঞ